Hey yo, what's up guys? It's Mr. Polar and welcome to my channel. Yes, I'm তোমাদের জন্য আইডো একটা অসম ভিডিও টাইটেল এবং তোমাদের অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওতে রয়েছে মৃত্যুর মন্টেজ সবথেকে হাস্যকর এবং সবথেকে আজবকর যে মৃত্যুগুলো রয়েছে না সেগুলোর কিছু ঘটনা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ যেগুলো দেখে তোমরাও বলবা কিরে ভাই কেমনে কি তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো without wasting any more time let's start our today's video. নতুন ড্রেস পরে র্যাঙ্কের আরো একটা ম্যাচে আজকে আমরা নেমে গিয়েছি বিমা শক্তিতে অ্যান্ড ইয়ো আর আজকে হ্যালো কিরে ভাই এভাবে করে আরে ভাই টপকাই নামলাম মাত্র ভাই এখন কি ভাই এর চোট দিয়ে দিছে গরমই লাগে চন্দু কে ঘুষ যাও না বাবা বাইরে যাচ্ছ কেন ভাই ঘরের ভিতর থাকতা এখন মুখের সামনে জ্বালিয়ে দিব ক্রোনো তারপর আমার এদিকে আসো ভিতর ঢুকো কিরে ক্রোনোর ভিতর ঢুকো তাকে এই মোট দেয়া ছুটাইতেছি আমি ব্রো আমি আরো ভাবছিলাম যে এটা রিমোট ছুটি ভাই কি খুশি হয়ে গেছিলাম ভাই রিমোট দেওয়া অবস্থা চান্দু চান্দার দেশে চলে গেল আর আমি ওইখানে ভাই আমি আর রিমোট দিতাম ভাই এখনই আর আর দৌড় আর একটু পরে মারলে কি হয় একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিক থেকে হালকা একটু দূরে বক্সের এখানে কারণ আমাদের পিকে প্রবেশ করার আগে ওপি লেভেলে একটা লুট লাগবে কারণ পিকের যা অবস্থাটা দেখলাম ভাই আপাতত ঢুকতে পারবো না গাইস খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে একটা অ্যাগ্রেসিভ ম্যাচ আর পিকের মতো যে এনিমিগুলো নামছে না ভাই ওইখানে একটা সিঙ্গেল পিস্তলও পাবো না তার আগে চেটে চুটে শেষ করা ফেলবে কমপক্ষে তিনটা থেকে চারটার মতো স্কোয়াড নামছে ভাই দেখো অলরেডি অলরেডি ফাইট শুরু হয়ে গিয়েছে কোন রকম একটা শর্ট রেঞ্জার গান আমার হাতে এসে পড়ুক অথবা একে ফর্টি সেভেনে যদি একটা গ্রিপ পেয়ে যায় তাও হয়ে গেল ওইটাও শর্ট রেঞ্জার গান হয়ে যাবে ভাই তারপরে যে দূর থেকে আমি আস্তে করে নজর দিব কোন জোর ওরা ওরা ফাইট করবো আর আমি দূর থেকে মির্জাপুরি গুলো করবো ভাই দেখছো আমাদের বেস্ট হেলমেটও পেয়ে গিয়েছে আমাদের গানও পেয়ে গিয়েছি পিকের মধ্যে নামলে পেতাম না ভাই পিকে মারাত্মকে নেমে নেমেছে দেখো না ফাইট চলতেছে অলরেডি এটা কি এই বাড়ি থেকে মিডল বাড়িতেও তো চলতেছে ভাই এখানে নেমে আছে রে চন্দু দুটো এনিমি আরে ছাদের উপর আরেকটা ভাই পুরো দুটো স্কোয়াড এখানে চন্দু একটা টমেটো রয়েছে না এই টমেটোটা দিয়ে মারি এক দুইটা যদি ডাউন হয়ে যায় তারপর যে আমি রাজ করবো নাইলে রাজ করবো এটা দু ও ও ভাই রে ফুল স্কোয়াড ডেড চন্দু তিনটা কিল অ্যান্ডিও ভাই আমি গুলিও করি না এখন পর্যন্ত একটা তিনটা কিল হয়ে গেছে এ ভাই তাড়াতাড়ি করে লুটটা করো এই ম্যাচটাকে কাজে লাগাতে হবে ভাই এই ম্যাচ আমি করবো না চান্দু কি অবস্থা একটু ঠিক মতো আমি মারিও কিচ্ছু করি এনিমি ও পিটু আগে এগিয়ে ছেড়ে এটার সামনে যাবো করবো কি চলে যাও কেন আমি তুমি আমার রাশ এর জন্য ক্রোনো ইউজ করে ফেললাম আমি আরো আমার যে একটা গানও এতগুলো লাশ আয়ে এসে পড়েছে রে চন্দুকে মেরে পেলো কোনো সমস্যা নেই এদিক দিয়ে যাবো ড্রাগন ওভার একটা টুকি অ্যান্ড ইয়ো ভাই এই ম্যাচটা এত বেশি হবে চাইতো ব্রো আই রে তো এই ফ্রি ফায়ারের জন্য কবে হার্ট ফেল করি ভাই আমার কি হেলথ কম ছিল অল্প একটু কম ছিল মনে হয় না ম্যাচটা ভাই তোর ভাই করে কে একটা ম্যাচে আমরা নেমে আজকে করতে only M A to B challenge double দিয়ে আজকে আরে ভাই শেষ এই ম্যাচটা গেল রে এখানে দূর ভাই এভাবে করা যাবে আমি না না ভাই রে না ওইখানে কি এম ছিল নাকি ভাই তাড়াতাড়ি ভাগো রে কভারে যাও কভারে যাও ভাই বেঁচে আছে এখনো কিরে ওদেরকে কি আমি ড্যান্স দেখিয়েছি বললাম তাড়াতাড়ি চলো রে মারবে রে ভাই একটা দুইটা গুলি লাগলেই যেতাম রে ভাই আমি ভেঙে গেছি সিরিয়াস ভাই সিরিয়াস ওইখান থেকে ভেঙে গেছি কি একটা অবস্থা অ্যান্ডি বেচারা আমাকে মারতেছিল আর আমি টোনে অন করে ওদেরকে ইমর দিতেছিলাম হালকা একটু মারলো ভাই আমার হেলথের অবস্থা দেখছো চন্দ এইভাবে করে আমি বেঁচে ফিরবো ভাবতেও পারিনি রে এইবার দেখো চন্দ আমি মনে করো আস্তে করে এখান থেকে মেডকিট প্রথমে আমাদের মেডকিট নেওয়া লাগবে তারপরে যে একটা গান খুঁজে পাই যাবো আমরা ব্লু জোনে আমাদের এমও এমনি তো নেওয়া লাগবে তারপরে যে এই এনিমিদেরকে ঘুরে ফেরে এ দা এরা আমার হাতেই মরবে দেখো এই ম্যাচের ভিতর এক কোনো রকম একটা স্নাইপার পেয়েছে লাকি ভাই তুমি তো আমার জন্য আনলাকি হয়ে গেল রে ভাই আমি এত এত ভবিষ্যৎ মানে ফিউচার প্ল্যান করতেছিলাম এই ম্যাচটার জন্য বাঁচলাম কেন তাইলে আগে মরে যেতাম গাইজ এই ছিল আমাদের মৃত্যুর মন্টসটা গাইজ এখানে না কয়েকটা ক্লিপ অনেক বেশি আগের ছিল কিন্তু লেজেন্ডারি ছিল যার কারণে জমিয়ে রেখেছিলাম আর যখন খুঁজে পেলাম তখন ভাবলাম না এগুলো তোমাদেরকে দেখানোই লাগবে ভাই যাই হোক গাইজ তোমাদেরকে মনে কয়েকদিন আগে আমি একটা চ্যানেলের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম বলেছিলাম যে উনারা এসেছিল প্রমোশনের জন্য কিন্তু উনাদের উনারা অনেক বেশি স্কিল লেগেছে আর অনেক বেশি ক্রিয়েটিভ লেগেছে যার কারণে আমি এমনিতেই একটা ছোটোখাটো শাউট আউট দিয়ে দিয়েছিলাম আর উনারা ফাইনালি আমার সাথে আবার রিচ আউট করলো আর আমাকে চারটা গিফট সেন্ড করলো ওই গিফটগুলো তোমাদেরকে আমি দেখা অবস্থায় আছে এখন চারটা আইটেম আমাকে সেন্ড করেছে ওর মধ্যে থেকে দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে অ্যালার্ম ক্লক ওয়ারলেস স্পিকার এটা হচ্ছে হ্যাভিটের এম থ্রি অলরেডি আমি এটা ইউজ করতেছি <laughs> আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বক্সের ভিতর রেখেছিলাম ঠিক আছে আর জিনিসটা জোস আর অন্য দিক দিয়ে আমাদের একটা হেডফোনও ওনারা সেন্ড করেছে এটা হচ্ছে জি টোয়েন্টি টু জিরো আমার অলরেডি একটা হেডফোন আছে গাইজ ঠিক আছে আর যেহেতু তোমাদের জন্য আমাকে আমি এই আইটেমগুলো পেয়েছি বা ওনারা আমাকে সেন্ড করেছে তো আমি মেবি এই জিনিসটা তোমাদেরকে গিভে করতে আছে আর গিভের ডিটেলসটা একটু পরেই বলতেছি আমি ভিডিওর আর এইটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল লেগেছে আর এখানে লেখা ছিল হচ্ছে thanks for your tremendous support cordial greetings from incredible craft ideas incredible craft ideas হচ্ছে ওনাদের চ্যানেলের নামটা অলরেডি তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখেছিলে যেখানে ওনাদেরকে মেনশন করেছিলাম তারা জানো আর সব থেকে স্পেশাল যে জিনিসটা লেগেছে ঠিক আছে গাইস এই জিনিসটা মানে সব থেকে স্পেশাল বলতে এর আগের জিনিসটা কিন্তু এইটা হচ্ছে ওনাদের যে ওনার যে ক্রিয়েটিভ বা ওনাদের যে স্কিল আছে সেইটা বোঝা যায় এই জিনিসটা দেখে আমার কাছে এই জিনিসটা লাইক অনেক জোস লাগছে আর কি দেখো গাইস এই জিনিসটা প্রথমে ধরে আমি ভাবছিলাম যে লাইক কোনো টাইপের খেলনা লাইক বাচ্চাদের যে খেলাগুলো প্লাস্টিক দিয়ে বানানো বা এই টাইপের কিছু পুরোটা মেবি ওনারা কার্ডবোর্ড দিয়ে বানিয়েছে বা ফোম দিয়ে বানিয়েছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে মানে দরজাগুলো খোলা যাচ্ছিলো আমি যখন লাইক দেখছিলাম ডিটেলসগুলো ওনারা এত ছোট ছোট করে ডিটেলসগুলো এত পারফেক্টভাবে বানিয়েছে না এই জিনিসটা অবশ্য ওনার চ্যানেলে গেলে সবার প্রথমেই তোমরা এই জিনিসটা কীভাবে বানিয়েছে ওটা দেখতে পারবা ইভেন তোমরাও নিজেরা বানাতে পারবা পুরো ফুল ডিটেলসটা ওনারা দিয়ে দিয়েছে ওনাদের চ্যানেলে thanks a lot incredible craft ideas এই গিফটগুলো সেন্ড করার জন্য যাই হোক এখন হেডফোনের গিভওয়েটার ব্যাপারে বলি তোমাদের এক্সট্রা কিছু করা লাগবে না শুধুমাত্র উনারা যেহেতু এই জিনিসগুলো সেন্ড করেছে উনাদের চ্যানেলে যাও আমি বলতেছি না সাবস্ক্রাইব করা আমি বলতেছি না ভিডিওগুলো দেখো কিছু করা লাগবে না জাস্ট চেক আউট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ওটা তোমাদের ব্যাপার পুরোপুরি আর আমাদের আজকের ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ফ্রি ফায়ারের আইডি কোডগুলো দিও ঠিক আছে গাইস আমি ওর মধ্যে থেকে যে কোনো একজনের আইডি কোড কালেক্ট করবো ওইটাতে পার্সোনালি আমি আমার আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আমি আমার ভেরিফাইড আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আর তারপরে যে তোমরা অ্যাকসেপ্ট করলে তখন যে উনার সাথে কন্ট্যাক্ট করে আমি কুরিয়ারের মাধ্যমে হেডফোনটা সেন্ড করে এক্সট্রা কিছু করতে বলতে বলতেছি আজকের কমেন্ট ভিডিও আশা করে যদি ভালো লাগে তোমরা তো কি করতে হবে অবশ্যই দিয়ে দিও আর যে দিচ্ছ তাদের সবার কাছ থেকে হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এই ভিডিওগুলো চলবে তো ইয়াব গাইস আজ এ পর্যন্তই till next video or stream I love is guys peace